Hello guys welcome to my new blog আজ আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখতে লক্ষ্মীকান্তপুর তো চলো রেডি হয়ে পড়ি তো সঙ্গে এ একজন আছে এর নাম আমি জানি না আমার কেউ হয় না তো সঙ্গে যাচ্ছে আমার বোন যাচ্ছে আর আমি যাচ্ছি দুজনে যাব গাড়ি নিয়ে এখন যাচ্ছি টাকা আনতে কেন আমি তো তোর কেউ হই না কেউ হয় না তাহলে ও নিজের মুখে স্বীকার করলো আমার কেউ হয় না তো চলো কথা না বাড়িয়ে টাকাটা আগে নিয়ে আসি তারপরে আমি রেডি হবো ও তো রেডি হয়ে নিচ্ছে চলো কাম সো ফাইনালি গ্যাস আমি দোকানে চলে এসেছি টাকা নেওয়ার জন্য তো টাকা পেয়ে গিয়েছি চলো তো হাইওয়ের সঙ্গে একটি প্যাঙ্ক হয়ে গিয়েছে আজ আমরা যাবো না বলেছি আজ আমরা যাবো না বলেছি সেজন্য হাইওয়ে কাঁপছে এই যে দেখো মা এখন রান্না করছে মা রান্না করে তারপরে যাবে তো আমি তো মাত্র রেডি হয়ে গিয়েছি হাবিবাও রেডি হয়ে গিয়েছে শুধু বাকি মা একা আমি যাচ্ছি গাড়ি হাওয়া দিতে তো গাড়ির চাকাতে হাওয়া নেই পেট্রোল তো ফুল আছে কিন্তু গাড়ির চাকায় হাওয়া নেই তো গাড়ি ফাইনালি চাকায় হাওয়া দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়ে যাও সো ফাইনালি গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি তো সঙ্গে যাচ্ছে আমার বোন যাচ্ছে আমার মা যাচ্ছে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে আরেকজন যাচ্ছে এটা আরেকজন নয় আমার বোন তো দুই বোন আর মা আর আমি একটা সো ফাইনালি গাড়ি রেডি আমরাও রেডি গাড়ি এখানে মাস্ক আমি পার্কিং করে দিয়েছি এই যে দেখে যাও বিশেষ আকর্ষণীয় ঘুরে কি আইটেম প্রতাপ প্রামাণিক হ্যাঁ প্রতাপ প্রামাণিক পুরস্কারটা তুলে দিচ্ছে এরপরে পুরস্কার তুলে দিচ্ছে গাড়ির সদস্য শৈলেশ হালদার মনীষা চক্রবর্তী মনীষা চক্রবর্তী Dạ, Thank you. পিন্টু তো ফাইনালি আমরা এখন মোমো খাচ্ছি মোমো খেয়ে যাবো খুবই টেস্টি খাওয়া সো গাইস ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি তো এখন দারুণ টেস্টি খাবার আমরা গিয়েছি ছটার সময় বাড়ি এসেছি প্রায় নটা বাজে নটা পনেরো তো এখন কফি খাবো কফি খেয়ে তারপরে এডিটিং করবো এডিটিং করে ভিডিওটি কালকে আপলোড হবে এখানে মা কফি বানাচ্ছে মিষ্টি মিষ্টি করবে বেশি করে মিষ্টি দাও এটা আমাদের ফিল্টার মেশিন তো এখন আমাকে এডিট করতে হবে তার জন্য আমার পিসিটি অন করতে হবে Yeah. সরি গাইজ আমার পিসি অন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি সো ফাইনালি আমাদের কফি রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি গাইস কপি খেয়ে আমি এডিটিং শুরু আচ্ছা। করবো তারপরে এডিটিং এডিটটা যদি রাতের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে আমি রাতেই আপলোড করে দেব নয়তো আমি কালকেরে আপলোড করে দেবো আগে এডিটটা করি এটাও হেভি টেস্টি আছে যদি কেউ কপি খেতে চান তো আমার বাড়িতে চলে আসবে শুধু বাদ আমাদের মহারাজা আমাদের মহারাজাটা পেট্রোল খায় শুধু সো ফাইনালি গাইস আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গিয়েছে হো সো ফাইনালি গাইস আমার ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন রাত একটা বাজে তো রাত একটা পাঁচ দেখতে পাচ্ছ তো চলো ফাইনালি ভিডিওটি আজ এই পর্যন্ত পরে ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পেস্ট করে দেবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে ওকে বাই